না গাড়ি তুলছে না পুরো গাড়ি তো হানি রিগেট করে নিয়ে আচ্ছা, আমরাও বড়টা তো ফেলাই দিব আমরাও বড় তো কিটা কর রা Merhaba, nasıl oluyor? और इंडिया फनी था और ये फोन फनी है 아, 둘랑, 둘랑. 둘랑. 따라 둘랑. 아, 부족은. 픽자 둘랑. 여러 마스 তুলি বাবা ওই যে জোয়ান বুঝে গেছে আর কিছু ছয় আচ্ছা আচ্ছা ইলে ইলে আমি তিন খায় অনলাইন তুলবো না লাস্টে তুলবো গাম কাটি দিব না পাঁচটা আর তো না এটা বড় ভাই আছে বুঝছো তুললো তুললো তুললো তুললো তুলবে না এরা হয়তো বুঝা আছে বুঝা আজকে কথা বলে ভালো লাগবে গেছো লাইভ নি না এমনি ভিডিও চলে এটা এমনি দিতে